আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালাম বলেন আমি মাইমো সিং চরপাড়া থেকে রফিকুল ইসলাম রফিক বলছিলাম সিং চরপাড়া আচ্ছা বলেন ভালো আছেন জি ভালো আম্মা আপনি যখন উনিশশো সালে গরিপুরের নজরুল ইসলাম এমপি সাহেব মারা গেছেন রোশনানা নজরুল সংসদ নির্বাচন করছেন তখন আসছিলেন আপনি আপনাকে হ্যাঁ। সেদিন আমি দেখছিলাম আপনাকে মা বলে আমি সালাম করছিলাম গরিব সাগঞ্জে মিটিং করছিলেন হ্যাঁ, জি মা আমি একটু কথা বলতে চাচ্ছি কাজী ইব্রাহিম আছে যে পঞ্চগড়ের এই কাজী হ্যাঁ। ইব্রাহিমে আমার জীবনের সকল কিছু নিয়ে গেছে আমি এই কোম্পানি ময়মনসিং এর সাতটি থানার ডিলার ছিলাম তাদের কাছে আমি একুশ লক্ষ টাকার মতো উকিল নোটিশ করা আর হিসাব করলে তিরিশ লাখ টাকার মতো আসবে এই ঘটনাটি জানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ সাফিয়া খাতুন এমপি এবং ময়মনসিং এর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জেলা সভাপতি ময়মনসিং এর জহিরুল হক কুকা মেয়র টিটু সাহেব একরামুল হক টিটু এবং ময়মনসিং এর এই ডিসি সাহেব জানেন সেখানে অনেক সাল্লিশ দরবার রয়েছে তারা টাকা দেয় না আমি আজকে অসহায় অবস্থায় সাতাইশ বছর ধরে আমি আওয়ামী লীগ করি না টাকা দেয় না তারা বলে আমরা টাকা দিব না আমাদের এই সব দোষ কিন্তু তাকে আমরা টাকা দিলে হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের বদনাম হবে তার কাছে মাথা নত হবে আমার আটটা ফিরিজ করছে ফিরিজ চুরি করছে আম্মা এরপরে আমার জন্য এই পর্যন্ত চারবার হামলা হয়েছে গুন্ডা ভাড়া করছে এই ঘটনায় এই এর সকল প্রশাসনিক দপ্তরে জানে আপনার আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফি আচ্ছা আমি দেখি বলবো না দেখি তাদেরকে কি করতে টাকা পেলে অবশ্যই টাকা দিতে হবে এরপরে আম্মা আমার আটটা ফ্রিজও চুরি করাইছে তারা হ্যাঁ তাদের নামে একটা মামলা হয়েছে চুরির আটটা ফ্রিজ চুরি করাইছে আমার আটটা ফ্রিজ চুরি করাইছে তিনটে ফ্রিজ আমি কোর্টের রায় ফেরত পাইছি এখন সেই মামলাটা করাতে তারা আমার পিছনে গুন্ডা সন্ত্রাসী লাগাইছে আমি বাসার থেকে বাইরে ফিরতে পারি না চর পড়ায় আমার বাসা এই ঘটনাটার অনেকেই সাক্ষী রয়েছেন এই যে নাম বললাম তারা সবার ভিতরে এই আলোচিত কিন্তু তারা সবাই বলে এরা হাজার হাজার কোটি টাকার মালিক আমরা বিচার করতে পারবো না এরপরে টাকার মালিক এরপরে আম্মা উনেন তারা বিএনপি বন্দী কোম্পানি তাই সেইটাও খবর হয়েছে এরপরেও তারা কেউ বিচার করে না আমার বাসায় সাফিয়া আসছে এই জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আসছে মেয়র সাহেব সবাই আমার বাসায় আইসিয়া এই ঘটনা শুনে গেছে এলাকার লোকজনের কাছে আমি মুখ দেখাতে আচ্ছা, আসসালাম আলাইকুম আম্মা একটু দয়া করেন যদি আমাকে আপনি আমার আপনাদের সাথে যোগাযোগ করেন আন্দোলনের এসে কি করা যায় ওনার তো আমি ওনার বাড়িতে যাই যেটা আনছি দুই দিন আমি রেল স্টেশন বয়ে থাকি ওনার বাড়িতে যাই সাক্ষাৎ করছি উনি কোনো কথা বলে না কে সাজ্জাদ জি অক্সিজেনের আমি সাজ্জাদের সাথে কথা বলবো দাঁড়ান